বন আমার খবর নেই তোর লাভ কি কেমন আছো তোমার দিনকাল কেমন যাচ্ছে আমার দিন ভালোই যায় পচ্ছার পচ্ছার পথ ছাড়তে পারি কিন্তু তুমি বিয়ে করবো আমি বিয়ে করবো কবে আমি বিয়ে করবো কবে এ খবর তোর রেখে লাভ কি রে আমার কিছু না আবার অনেক একটা দায়িত্ব আছে না একটা গ্রামের তোমার পাশের লোক একটা প্রতিবেশী হিসাবে একটা দায়িত্ব খুব দায়িত্ববান হয়ে গেছিস তাই না হ্যাঁ একটু মাঝে মধ্যে দেখশন করা লাগে তুই পাগল হয়ে গেছিস বুঝছিস তুই পাগল এসে বাড়িতে জানে বিয়ের কথা বললেই ফাজিল তুমি কানে কম শোনো মানুষ পাগল হয়ে যায় তোমার তো মানে সুতার শেষ নাই তুমি এই টাকা পয়সা নিয়ে কি করবে আমি বুঝি না কিছু এই টাকা পয়সা নিয়ে কবরে যাবো ওরে খুদা রে আমার এই কষ্টের টাকা এই টাকাগুলোর বিয়ে করে পরের মেরে খাওয়ায় খাওয়ায় শেষ করি আল্লাহ তাই বলে দুনিয়ার বিয়ে করেন করে তোর মন চাই তুই করে গে যা সর তোর সাথে আমি কথা কব না সর বৎসার বৎসার যা খালি বিয়ে বিয়ে বিয়ে ভাই কি করো ভাই কিছু কবি একটা তো সুখবর নিয়ে আসছিলাম বিয়া শাদি কি করবা না পাগল হইছো আমি বিয়ে করে খাওয়াবো কি তোমার এত সম্পত্তি খায় কি তুই কি আমার সাথে এই কথা করতে চাইছিলি হ্যাঁ ভাই সুন্দর একটা মেয়ে দেখছিলাম ভদ্র হাই এর জন্য তোমার খরচা নিয়ে আসলাম কোন জায়গায় রে এই যে আমাকে ঘরের পিসের বাড়ি বাড়িটা না এই বাড়িটা করবো ওই হাজার মানুষ খাওয়াইলে এই দু লাখের মতো খরচ কি করলি দুই লাখ খরচ আরে ভাই এই নিয়ে চিন্তা করো একবারই তো খরচা করো বারবার তার করবা না যাস ওই পাড়ায় যাচ্ছিলাম ভাই বাজারে যাবি আমি বাজারে যাচ্ছি বাজারে যাব বাজারে গেলে টাকা খরচ হবে না আরে বেটা চা বিস্কুট আমি খাওয়ান সত্যি করছো হ্যাঁ চল চা বিস্কুট খাই আসলি দুপুরে খাবারটা আরে চল ভাবতেছিস কেন না আচ্ছা ঠিক আছে চল সত্যি খাওয়া তো আমি খাওয়ান চা বিস্কুট চল এত টাকা ইনকাম করিস কি করবি টাকা দিয়ে আচ্ছা চলো চল আরে এই মহাশি তাড়াতাড়ি চল এরকম হাঁটলে বাজারে যাব কখন যাইতেই তো সন্ধে লেগে যাবে ভাই ও ভাই তাড়াতাড়ি হাঁটলি খিদে লাগে বেশি খাবারও বেশি লাগে আরে খাবো তো আমি টাকা আমি দেব তোর সমস্যা কি তা তো বুঝলাম এত কিপটা কে করে এত কিপটা কে আচ্ছা চল চল দেখে এরকম পালাচ্ছ কেন কি করব তোকে বাড়ি তোর ভাইয়ের কাছে একটু যাতে তোর জায়গায় তো পথঘাট কোনো জায়গায় যায় শান্তি নেই যেখানে যায় খালি লাফাই লাফাই লাফাই হাজি মোহাম্মদ মহসিন সে দানবীর খেতাব অর্জন করছিল সে তার টাকা পয়সা সব দান করে দিত দান করে হ্যাঁ তা আমি কি দান করবো নাকি টাকা তোমার নামও মহসিন তার নামও মহসিন এটাই বোঝাচ্ছি কিন্তু পার্থক্যটা ব্যাপক তুমি হচ্ছে একটা কম শাসে ছিল ওরে ক্ষুদা রে আমার এই টাকা কষ্টে অর্জিত টাকাগুলো আমি দান করে দেবো মানুষকে তুই সেই কথা করছিস না দান করি তো দিবা না কিন্তু তুমি যা শুরু করছো আচ্ছা মাথাটা নেড়া করছো আচ্ছা কদি তোমার মাথাটা নেড়া কেন মাথা নেড়া তোর ফের দেওয়া লাগবে তোমার চুল রাখতে না খুব সুন্দর লাগে এই যে চুল রাখবো প্রতি মাসে একবার করে কাটলি পঞ্চাশ টাকা করে লাগে আমি তিন টাকা দেড়টা একটা ব্লেড কিনে একবার সাইডে দিছি মারি দিছি তিন থেকে চার মাস আমার চুল কাটা লাগবে না বুঝছিস কতগুলো টাকা আমার বাইসে যায় আমার চুল আমার আমার দাড়ি এত কিছু কেন তো আমার দাড়ি কাটলেই তো আমার বেলেট লাগে তিন টাকা করে এক সপ্তাহে সাইড ডে বেলেট লাগে তিন চারে বারো টাকা খরচ বারো টাকা আসে কোন হ্যাঁ? হ্যাঁ? ওরে বুদ্ধি রে এত বুদ্ধি নিয়ে মাথায় বালিশ নিয়ে ঘুমাও কি করে আমি ঘুমাই কি করে তা তোর জানি লাভ কি তোমাকে একটা সত্যি করে কথা বলি মুশিদ ভাই তোমার ঘরে আধ পেট খাবার নিয়ে জীবনও বউ থাকবে ওরে আবার বউ টিকলো না থাকলে তোর কি তুই তো খুব ফাজিল হয়েছিস রে সেংড়ি তোর তো অনেক সাহস হয়েছে রে হ্যাঁ? যাও যাও তুমি আমাদের বাসায় যাও আমার আব্বার সাথে একটু বিয়ের সাথে কথা আলাপ করে আসি না আমি তো কোথাও যাবো না আমার আমার মুড নষ্ট করে দিছিস তুই বুঝছিস তোরা দেখলি আমার জন্য ভালো লাগে না হ্যাঁ, যেখানে যাই যেখানে মাঠে ঘাটে জঙ্গলে সব জায়গায় তুই সামনে বাদিস বন বেড়ালের মতো লাভ দিয়েছে আমার খেপাতে তোর ভালো লাগে আমি বুঝতে পারিছি তুই আমার পিছনে লাগছিস ও পাশে আর একটা লাগছে ওই যে হৃদয় আছে ওটাও আমার দেখলে ওই একই কথা বিয়ে করিস বিয়ে করিস বিয়ে করিস বিয়ে করে কি হবে কদি উফরে বুড়ো হয়ে যাচ্ছে তা কি হয়েছে তুই কি আমাকে বিয়ে ওরে আল্লাহ রে কি কথা কয় তোর খুন করে ফেলবে রে এই একটা মায়ের জন্য আমি গ্রামে টিকতে পারবো না রে

ভাই দুদিনের মন খারাপ কে হ্যাঁ ভাই মন খারাপ আজ দুই তিন দিন ধরে তোমার বোনটার কোনো খোঁজ কি কও কালকের আগের দিন আরো দেখলাম মনে হয় কারোর সঙ্গে চলে গেছে কি কও ভাই খুশির কথা তো ভাই তোমার মেলা টাকা বাইসে গেছে দুই লাখ টাকার মতো বাইসে গেছে কম হাজির আরে কি এগুলো মাথা গরম করে একটা ব্যাপার আছে না বুঝিস না তুই আমার তো একটা সম্মান আছে নাকি এটা বুঝতে হবে খবর নিয়ে যা আচ্ছা, একটু খোঁজ খবর নিয়ে আমাদের আচ্ছা, মনে কিছু করিস নি বহুদিন যাবার টাকাগুলো জমাইছি রে এ কি সর্বনাশ হলো হ্যাঁ আমার সমস্ত টাকা ওই পোকা খেয়ে গেছে আরে আল্লাহ কি কষ্ট করে না খেয়ে টাকাগুলো ছিলাম আরে অবস্থা আরে ওই পোকা তোরা কি সর্বনাশ করলি আমার সব টাকা শেষ আরে আল্লাহ আহ না খাইয়ে থুলাম ধন তা খেলো নারায়ণ টাকা রে আরে কষ্টের টাকা